পলাশপুর থেকে আছি মাহিলারা যাবো অবস্থা তো দেখতেছি কোনো গাড়ি ঘুরে চলতেছে না বাচ্চা আসলে অসুস্থ আমি মেডিকেল থেকে আসছি আর কি বাড়ি জামান যাইতে পারতেছি না না নাই তার আলফা নাই সিএনজি নাই নাই নাই কোনো উপায় নেই তিন হাজার টাকা চাইছে মাওয়া যাব মাওয়া যাব আসছি বলা বাংলা বাংলাদেশ বাংলা বাজার থেকে তিন হাজার টাকা বাড়া চাই এই আমার সাথে কতক্ষণ আগে এক ঘন্টা আগে তারা মাইকো দিয়ে পাঁচশো টাকা দিয়ে গেছে হ্যাঁ। আর হ্যাঁ তিন হাজার টাকা চাই অটো ইবেরা ডালারা জি তিন হাজার টাকা চায় জি আমি এত কিছু জানি না আমার সাথে তো আছে এক ঘন্টা দি পানি স্যার এরা পাঁচশো টাকা দিয়ে গেছে হ্যাঁ। মাইকোতে গেছে আর এরা তিন হাজার টাকা চায় জি বেশি হয়ে জানে না কি মানুষ আমরা কি মানুষ না টাকা কি কতগুলো রাস্তাঘাটে কামাই করে নিয়ে আসছি আরে কামাল ভাই আপনারা জানেন সদাশয় সরকারের নির্দেশনার আলোকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জসিমুদ্দিন হায়দার মহোদয়ের নির্দেশনা এবং তার সম্পূর্ণ নিজস্ব পরামর্শের আলোকে আমরা জেলা প্রশাসন বরিশাল উপজেলা এবং জেলায় আমাদের পনেরোটা টিম কাজ করছে এই মানুষকে সচেতন করার জন্য এবং মন্ত্রী পরিষদ বিভাগের যে নির্দেশনা সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকে নেমেছি আঠাশ থেকে এক জুলাই সকাল ছয়টা পর্যন্ত যে নির্দেশনা সেটা আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে করার চেষ্টা করছি এবং এক তারিখ থেকে যে নির্দেশনা আসবে কঠোর লকডাউন সেই বিষয়গুলো আমরা একেবারে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য পূর্বভাগেই মানুষকে অবগত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি Ready, bro? Thank you.